লা লা লা লা লা আমার বলো না তুমি আগেরই মতো এখনো আমি কি ছিলে আমার ছিলে আমার বলো না তুমি আসো তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো ও তুমি কি আগের মতো এখনো হাসো notam